দেখ এই গান যদি শুনিস তাহলে তোর মেয়ের প্রতি উসি কমে যাবি এখন দেখ কি গানটা কই আমি ঘরের পাশে কলা গাছ কলা ধরে না মেয়ের মতো মেয়ে থাকলে বালিশ লাগে না আলু খাইতে বালু বালু তরমুজ খাইতে পানি মেয়ে মানুষ এত নিঠুর আগে থেকে জানি আকাশের তারা বাগুনের ফুল মূর্খ মেয়েদের সাথে প্রেম করাই ভুল আম গাছে আম পাকে পাকে কষি ডাব ছেলেদেরকে কষ্ট দেওয়া মেয়েদের সোয়াব তার চেয়ে বেশি তুই আমার সাথে গাঞ্জাই খা কথা কন কথা কন ঠিক না বেটি ভাই